সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বছর ঘুরে আমাদের মাঝে চলে আসলো আখেরি চার সোমবার চলুন আমাদের কি করণীয় সফর মাসের শেষ বুধবার নিম্নের আয়াতে সালাম প্রত্যেক ফরস নামাজের পর পাঠ করে সিনাই ফুক দিলে এবং কলা পাতায় বা কাগজে লিখে তা পানীয় জলে দিয়ে পান করলে আল্লাহর রহমতে বহু রূপ থেকে মুক্তি পাওয়া যায় সুবাহান আল্লাহ এটি হচ্ছে বুজুর্গদের আমল আয়াতে সালামগুলো আমি পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম সালামুন কৌলাম্বির রবির রহিম সালামুন আলা নোহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মুসাবু হারুন সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলাইকুম কবিতুম ফাদুহা খোয়ালিদিন সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজ এবার আমাদের গোসল করার পালা এই দিনে গোসল করার পর একটি পবিত্র পরিষ্কার পাত্রে পানি নিয়ে কলা পাতা বা কাগজে নিম্নে দোয়া ও নকশা লিখে পাত্রে পানিতে ডুবিয়ে অতপর দাঁড়িয়ে মাথার উপর পানি ঢালবেন আল্লাহর ফজলে রোগ ব্যাধি থেকে এর দ্বারা নিরাপদ থাকবেন ইনশা আল্লাহ তালা কোরআনের আয়াতটি হলো বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরু أو تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان হালিমান গফুরা সদাকাল্লাহুল আজিম আর এই নকশাটি আপনারা সুন্দর করে লিখে ইনশাল্লাহ গোসলের পরে আপনার মাথার উপর দিয়ে ঢেলে দেবেন আখেরে সম্বা আল্লাহ রবুল্লা আলমিন সকলকে রোগ মুক্তি দান করুন সকলের বিমা সেবা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত